বেশি মানে প্রাধান্য দিয়েছে কোরআন হাদিসে আপনি পরতে পরতে দেখতে পাবেন বারবার আল্লাহ তালা দুনিয়াটাকে ইগনোর করতে বলেছে দুনিয়া থেকে মুখ ফিরাতে বলেছে পরকালমুখী হতে বলেছে হাদিসেও পাবেন কোরআনেও পাবেন একটা আয়াত শুধু আজকে বলবো আর নেক্সট আয়াতগুলো ইনশাল্লাহ পরকালের গুরুত্ব যেদিন আলোচনা করব তখন বলবো কোরআনে আল্লাহ তালা দেখেন যে আল্লাহ পরকালকে কতভাবে প্রাধান্য দিয়েছে একটা চমৎকার দোয়া আছে কোরআনে এবং এই দোয়াটা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি একটা দোয়া এবং সবাই আমরা জানি এবং অনেকে মুখস্থও জানি যা সুরা বাকারাতে রয়েছে দুই নম্বর সুরার দুইশো এক নম্বর আয়াতে আল্লাহ তালা কিছু মানুষের চরিত্র সম্পর্কে বলছেন আল্লাহ এখানে পরকালটাকে হাইলাইট করেছে ওটা এই জন্য আমি আপনার কাছে পেশ করছি যে পরকালটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ বলছে ফামিনান্না সিমাইয়া কুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া মানুষের মধ্য থেকে এমন বহু মানুষ আছে যারা শুধু তার প্রতিপালকের কাছে এই আশায় বেঁচে আছে বা এই আশায় কর্ম করে তাদের চাহিদা শুধু দুনিয়া আর দুনিয়া তারা শুধু আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়া পাইয়ে দাও অমিনান্না সিমাইয়া কলু রাব্বানা আতিনা ফির দুনিয়া আল্লাহ সুবানা হুয়া তালা তার সম্পর্কে বলছে অমা আলাহ ফিল আখিরা তিমিন খালাক যারা শুধুমাত্র দুনিয়া চায় এই ব্যক্তি পরকালে আমার কাছ থেকে কিছুই পাবে না ফামালাহু লাহু ফিল আখিরাতে মিন খালাক মানে আল্লাহ কল্যাণকর যা কিছু রেখেছে আল্লাহ বলছে অর নসিবে জুটবে না তার মানে এই আয়তা আমাদেরকে পরকালমুখী আল্লাহ হতে বলেছে তারপর আল্লাহ বলছেন অমিন হোম্মাইয়াকুলু তবে মানুষের মধ্য থেকে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওকিনা আজাবান্নার আর যারা বলবে যে রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা ওকিনা আজাবান্নার আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দেও এটা বলেনি ফির দুনিয়া হাসানাতান দুনিয়ার মধ্যে যেটা উত্তম হবে আল্লাহ তুমি এটা দাও আর পরকালে আমাদের জন্য উত্তম তুমি রাখো এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো এই দোয়া যারা করবে এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য কি যেই ব্যক্তি শুধু দুনিয়া চেয়েছে সে তার পরকালকে হারিয়েছে কিন্তু যেই ব্যক্তি দুনিয়া পরকালের সাথে চাইবে পরকালটাকে প্রাধান্য দেবে যেহেতু পরকাল জাহান্নামটা পরকালে আছে অকিনা আজাবান্নার যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করবে আল্লাহ সোহানাহতাল কত চমৎকার একটা কথা বলেছে ওলা ইকালাহম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহ বলছেন ওরা যা কিছু করেছে ওদের এই কর্মের কারণে আমি দুই জায়গাতেই ওদের নেকে দেব দুই জায়গাতে এর বদলা দেব আল্লাহ বলতেছে ওলা ইকা লাহুম নাসিবুম নাসিব মানে অংশ তার মানে দুনিয়া তো তার জন্য অংশ রয়েছে পরকালও আমি তাকে মাহরম করব না পরকাল তো মূল আর আল্লাহ বলছে দুনিয়া তো আমি ওকে মাহরম করব না ওকে আমি দুনিয়াও দেবো পরকালও দেবো এটা আল্লাহ বলেছেন যে উল্লাহ কালাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহ উল হিসাম আর আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী খুব দ্রুত আল্লাহ হিসাব করে নেবে তাদের তো এই আয়াতে আল্লাহ সুবাহানা হুয়াতালা বলছেন যারা পরকাল মুখে কাজ করবে তাদের জন্য আল্লাহ সুবাহানা হুয়াতালা দুনিয়া তো তাদেরকে বাঁচিয়ে রাখবে দুনিয়াতে আল্লাহ তাদেরকে খাইয়ে রাখছে যেভাবে আল্লাহ চায় সেভাবে আল্লাহ তাদেরকে রাখবে কিন্তু মূল যাজাটা হবে পরকালে এই আয়াত সম্পর্কে একটা দিক নির্দেশনা আমি আপনাকে বলি এটা প্রত্যেকটা বিশেষ করে ওই সমস্ত মুসলিমদের জন্য যারা প্যারেশানিতে আছেন যারা অভাবে আছেন যারা এখনও জীবনের অনেক ঘাটতি রয়ে গেছে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না অনেক কিছু থেকে মাহরম হয়ে আছেন এটা আপনার জন্য বিশেষ করে এই আয়াতে আল্লাহ সুবানাহতালা যে কথাটা বলেছে যে যারা আল্লাহর কাছে দুনিয়া এবং পরকাল চাইবে বিশেষ করে পরকালটাকে প্রাধান্য দেবে আল্লাহ সুবানাহাতালা বলছেন আমি তাকে দুনিয়াতে অংশ রেখেছি আর পরকালে অংশ রেখেছি দুনিয়াতে যে তাদের জন্য অংশ রাখা হয়েছে আপনি জেনে নেন আমরা যে যা কিছু খাচ্ছি যেভাবে বেঁচে আছি এটা সম্পূর্ণটা হচ্ছে আল্লাহ সুবানাহাতালার পক্ষ থেকে এক্সট্রা দান এটা আল্লাহ ইবাদতের ভিত্তিতে আপনাকে দেয় না আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে মুসলিমদেরকে এটা আল্লাহ আমাদেরকে ইবাদতের ভিত্তিতে দিচ্ছে না আপনি ভাববেন না যে আপনি পাচকটা সালাদ পড়ছেন বিদায় যে আল্লাহ আপনাকে কেন বেশি দেয় না আপনি দাঁড়িয়ে রেখেছেন বিদায় কেন আপনাকে আল্লাহ বেশি প্রাধান্য দিচ্ছে না আপনাকে কেন বাড়ির মালিক বানিয়ে দিচ্ছে না আপনি এই ধারণাটা ভুলে যান আপনার ইবাদতের ভিত্তিতে আল্লাহ আপনাকে খাবার দেয় না যদি হতো তাহলে ওই যে মসজিদের ইমাম প্রথম কাতারে যারা থাকে তারা তারা বেশি পয়সাওয়ালা হতো আর আমরা জেনে আমরাও সেই কাজটাই করতাম বেশি পয়সাওয়ালা হওয়ার জন্য তখন আর ইখলাস থাকতো না আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যা যাকে যতটা দিচ্ছে এটা একটা তাকদির আল্লাহ ভালো জানে কেন আমাদেরকে একে অপরের চেতে তুলনামূলক কম রেখেছে এতে আমাদের জন্য কল্যাণ আছে একটা হাদিস আমি আপনাকে বলবো তাহলে এই আয়াতটা আপনার পুরোপুরি বুঝে আসবে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন এই হাদিসটি আপনি পাবেন বাউন্ন নম্বর পর্বে এমুল কিয়ামা কিয়ামতের বর্ণনা আছে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার নয়শো বিরাশি নাম্বার হাদিস এবং একাশি নাম্বার হাদিসটাও পড়বেন আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে ওটা আরেকটা টপিক্সে বলবেন ইনশাল্লাহ তো বিরাশি নাম্বার হাদিস যেটা ছয় হাজার নয়শো বিরাশি এটা আপনার অ্যাপসে পাবেন বলে দিলাম বাউন্ন নম্বর পড়বে আনাসরাদ আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্নআল্লাহ মিনান আল্লাহ তালা কোনো মমিন বান্দার উপরে সামান্যতম জুলুম করে না বা করবে না এন আল্লাহ মিনান হাসানাতান কেন আল্লাহ জুলুম করে না আল্লাহ বলছেন একজন মমিন বান্দা যা কিছু নেকি করছে হাসানাতান তার নেকির বদলায় কি করে আল্লাহ ইউতা বিহাফে দুনিয়া ও ইউজুজা বিহাফিল আখেরা এই ভাষাগুলো আপনি ফলো করেন আল্লাহ কি বলেছে রাসুল সাল্লাম বলছেন ইউতা বিহাফিদ দুনিয়া ও বিহা ফিল আখেরা মমিনরা যে ভালো কাজগুলো করে ভালো যদি আচরণ করে মানে সৎ কাজগুলো যদি করে যত বেশি করবে এর প্রেক্ষিতে আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে ইউতা বিহা দুনিয়া বিহা এর মাধ্যমে দেবে দুনিয়া দেবে ওয়াইউ জজা বিহা ফিল আখেরা আর তাকে এই কর্মের যা দেবে পরকালে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ যাজা শব্দটা ব্যবহার করেনি আল্লাহ বলছেন ইউ তাফির দুনিয়া ওয়ু জুজা বিহাফিল আখেরা এই কর্মের যাজা দেবে তাকে পরকালে তার মানে আল্লাহ সুবানা হুয়া তালা কর্মের যাজা দুনিয়াতে আমাদেরকে দেয় না এটা এক্সট্রা দিচ্ছে আল্লাহ সন্তুষ্ট হয়ে দিচ্ছে আর আমাদের যতগুলো ইবাদত আছে সব রিজার্ভ রয়েছে কারণ আল্লাহ সুবানা হুয়া তালার ইবাদত করতে খুব দামি ইবাদতের ভিত্তিতে আল্লাহ বলছেন আরে যেখানে একটা সুবহান আল্লাহ বলার মূল্য পুরো পৃথিবী চুকাতে পারবে না একটা সুবহান আল্লাহ বলার ওই হাদিস আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ বলার মূল্য কেউ চুকাতে পারবে না দুই রাকাত ফজর ফজরের ফরজ নামাজের সুন্নত যে দুই রাকাত সুন্নত আছে এই দুই রাকাতের সুন্নত যদি যার আছে পুরা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় রাখতে হবে তাও ওই ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মূল্য হবে না এটা মুসলিমে আছে আয়সারদ আল্লাহ তালাহ তিনি বলেছেন যে কালা রসুসলাম যে রাকাত আল ফাজরে খায়ের মিনার দুনিয়া অমাফিহা খায়ের বলেছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত ফরজ নয় দুই রাকাত সুন্নত নামাজ তার মানে ইবাদতের মূল্য এই দুনিয়ার নাজ নেয়ামজ দিয়ে পুরা হবে না কোনোদিন তাই আল্লাহ সুবাহ বলছেন বান্দার প্রত্যেকটি সৎ কাজ সেটা রাস্তা থেকে একটা ইটপাটকেল একটা কষ্টদায়ক বস্তু ছুঁড়ে ফেলে দেওয়া হোক এটার একটা ওয়েট আছে আল্লাহ বলছেন এই কাজের মূল্য দুনিয়া দিয়ে চুকাবে না কোনো দিন তাই আল্লাহ বলছেন তাবি হাফিদ দুনিয়া বি হাফিল আখেরা প্রত্যেকটা মমিন বান্দাকে পরকালে তার সেন্ট পার্সেন্ট যাজা তাকে দেওয়া হবে আওফা আল্লাহ বলছেন আওফা মানে একদম পরিপূর্ণ বদলা তাকে দেওয়া হবে একটা সোবান আল্লাহ বলেছে সে একটা সোবান আল্লাহ নেকি তার মিস হবে না কারণ আল্লাহ সোবান তাহলে কি বলেছেন আমি সেটাকে লিখে রাখছি আমরা সেই ধাপগুলো অনেক অনেকবার বর্ণনা করেছি তো এই আয়তের এই হাদিসটার মধ্যে কি আছে যে একটা মমিন বান্দার নেকির কারণে তাকে ডাবলভাবে দেওয়া হয় দুনিয়াতেও দেওয়া হচ্ছে এটা এক্সট্রা আর আল্লাহ সুবানা হাতালা বলছেন মূল জাজা যেটা ওটা পরকালে দেওয়া হবে ওয়াম্মাল কাফেরু কিন্তু অমুসলিম কাফেরদের সৎ আমল সম্পর্কে আল্লাহ কি করে ওয়া আম্মাল কাফেরু ফায়ুতা আমু তাদেরকে খাওয়িয়ে দিচ্ছে আল্লাহ দুনিয়াতে ভোগ করতে দিচ্ছে ইউ তো আমু বেহাসানাতি মায়া আমালু মায়া আমালু লিল্লাহি দুনিয়া তারা দুনিয়াতে খালেজভাবে এখানে লিল্লাহি বলেছে আল্লাহ যে রাসুসলাম বলছেন যদি কোনো কাফের ব্যক্তি আল্লাহর জন্যে কোনো কাজ করে মানে এখানে সাবিল্লা মানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয় ফেমাস হওয়ার জন্য নয় বা কিছু না ওরা অনেক টাকা দান করে অনেক খ্যাদমত ওরা করছে ওরা পরোপকারী প্রাণের প্রতি ওদের দয়া ভালোবাসা আছে এই যতগুলো ভালো কাজ কাফের করে রাসুসলাম বলছেন এটা আল্লাহর জন্যে মানে এটা আল্লাহওয়ালা কাজ আল্লাহর জন্য যেহেতু এগুলো করেছে মানে সাবিল্লা এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভোগবিলাস দিয়ে রেখেছে হাত্তা ইজা আফদা ইলাল আখিরা আল্লাহ তার ভালো কর্মের যাজা দুনিয়াতে এমনভাবে দিয়ে দেয় হাত্তা ইজা আফদা হাত্তা ইজা আফদা ইলাল আখেরা এই ব্যক্তিটা যখন পরকালে উদিত হবে পরকালে তাকে নিয়ে আসা হবে লাম তাকুল্লাহ হাসানাতান ইউজা বিহা তার এমন কোনো নেকি আল্লাহ তার আমল নামায় বাকি রাখবে না যে তার যাজা দেওয়ার প্রয়োজন হতে পারে তার মানে আল্লাহ বলছেন কোনো কাফেরকে সে যত বড় দামি যত বড় ভালো কাজ যত সম্পত্তি সে ব্যবহার করুক না কেন দান করুক না কেন আল্লাহ তাকে তার বদলা দুনিয়াতেই দিয়ে দিবে কিভাবে দেবে এটা আল্লাহ সুবানাহতালা বেটার জেন বলছে ইউতা আম তাকে ভোগ করিয়ে দিবে তার মানে দুনিয়াতে তারা অনেক শান শৌকতের সাথে আছে তারা অনেক নাম ডাক তাদের তাদের নামে নেম প্লেট তৈরি করা হয় তাদের নামে ভাস্কর্য তৈরি করা হয় তাদের নামে রাস্তা বানিয়ে দেওয়া হয় তাদের জন্যে বছরে বছরে অনুষ্ঠান করা হয় তারা আইডিয়াল ব্যক্তি তাদের গলার মানে গলাতে তাদের অনুসারীরা ওই নকশা নিয়ে ঘোরে বিভিন্ন কিছু গেঞ্জির মধ্যে তাদের নাম লেখা হয়ে যায় আল্লাহ এইভাবে তাকে মর্যাদাবান করে দেবে শুধু দুনিয়ায় কিন্তু আল্লাহ বলছেন ওই কাফেরকে এমনভাবে তার শান শৌকত বাড়িয়ে দেওয়া হবে এত অঢেল সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হবে যাতে করে কিয়ামতের মাঠে ও সার শূন্য হয়ে ওঠে যাতে আল্লাহর কাছে কোনো কিছু আবদার কোনো পাওনা যেন না থাকে মানে আল্লাহ এত দয়া আল্লাহর যে যদি থাকে তাহলে আল্লাহ তাকে দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন আমি ওকে যেহেতু কাফের আমার সাথে না সুক্রি করেছে বা মুশরেক বা অন্য কিছু এই টাইপের কিছু আল্লাহ বলছেন কোনো একজন ব্যক্তির দায় ভাড়া আমি নেব না ওকে আমি পুরো দুনিয়াই দিয়ে দেবো হাত্তা ইজা আফদা ইলাল আখেরা লাম তাকুল্লাহ হাসানা তানিও জুজা বিহা তার কোনো হাসানা আমি বাকি রাখবো না যে তার যাজা আমি তাকে দিতে পারি কিন্তু একটা মুমিনের সাথে আল্লাহ কি করে আল্লাহ মুমিনের যাজা তার আমল দিয়ে ঘাটতি হবে বিদায় তার আমলের বিনিময়ে আল্লাহ দেয় না আমলগুলোকে জমায় রেখেছে তার নাজাতের জন্যে কারণ কি যদি একটা ব্যক্তি পাপ থেকে যায় তাহলে তার পাপকে মিটানোর জন্য তার হাসানা নেকি লাগবে সেখানে সন্তান টাকা পয়সা কোনো কিছু আপনাকে উদ্ধার করতে পারবে না সেদিন শুধু আপনার নেকি লাগবে তাই আল্লাহ সুবহানা হুয়া তালা সেই নেকিগুলো রিজার্ভ করে রেখে দেয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা আমাদেরকে দিয়ে বাঁচিয়ে রেখেছে এটা হচ্ছে আল্লাহ সুবহানা হুয়া তালা এই জন্য আপনি বেশি চেয়েন না দুনিয়া যে বেশি বেশি ভোগ করছে সে পরকালের ঘাটতি হচ্ছে তার কারণ আল্লাহ রাসুলসাল্লাম বলেছেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব হবে এই জন্য যে যত নিয়ামত অল্প পাচ্ছেন তার হিসাবও তত কম এটাকে কদর করেন এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন যে যেমনটা বললাম ছয় হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস তো এইভাবে অনেক অনেক হাদিস আছে